এটা দেশ কি সংসদীয় সরকার গণতন্ত্রের একটা রাষ্ট্র এই রাষ্ট্রের জনগণের একটা ই আছে অধিকার থাকা লাগবে রাষ্ট্রের মালিক জনগণ ইয়েস রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যদি ইচ্ছা করে সরকারকে রাখতে পারো জনগণ ইচ্ছা করে সরকারকে নামাতে পারো জনগণ কেন ইচ্ছা করতেছে না আপনি ইচ্ছা করে লাভ নাই তো আমি কথা বলতেছি আমাকে এই মুহূর্তে এলাকা যারা আমলিকের নেতা ফেতা আছে এই মুহূর্তে আমাকে ধরে না জেলে ভরতে পারে জয় বাংলা প্রশাসন আছে এখানে কোনো ইয়ে নাই আমি আপনার সামনে কথা বলতে কিসের জন্য কী সিকিউরিটি আছে আমার মানে অবশ্যই ভীতিকার সম্পূর্ণ ভীতিকর কি কি এই যে এখানে আমি কাজ করি টালি বালুটা টানতেছি সারাদিন কাজ করবো এক কেজি আটার দাম সত্তর টাকা হয় কি খামো আমরা কি খামো কি এটা বলেন একটা ডিমের দাম তিরিশ টাকা বর্তমানে হোটেলে আমাদের কিনা খাওয়া লাগে এক হালি ডিম দোকানে পঞ্চাশ টাকা ষাট টাকা হালি এক কেজি সোয়াবিন তাল দুশো বিশ থেকে তিরিশ টাকা তারপরও সবসময় মেলে না সব দোকানে এটা কি আসলে সরকারের দায়বদ্ধতা আছে নাই বিশ্ববাজারে সব বিশ্ববাজার বাড়লে কি রাষ্ট্র কি পরিচালনা করতেছে না করতেছে সব জায়গায় চলতেছে রাষ্ট্র কিন্তু বাংলাদেশের মতন রাষ্ট্র চলতেছে না আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন আপনার সাংবাদিক মিডিয়ার লোক এক কেজি আটা যদি সত্তর টাকা হয় এক কেজি আটা আমি নিজে চার টাকা কেজি বিক্রি করছি সিরাজগঞ্জ চার টাকা কেজি নিজে বিক্রি করছি সয়াবিন তেল পঁচিশ টাকা কেজি বিক্রি করছি সেই সয়াবিন তেল দুশো টাকা তিরিশ টাকা কেজি লিটার পার লিটার এক হালি ডিম চার টাকা বেশি সেই ডিম এখন পঞ্চাশ টাকা হালি এক কেজি চাল সত্তর থেকে আশি টাকা এক প্লেট ভাত ছোট্ট একটা প্লেট ছড়া দিতে আছে পনেরো টাকা প্লেট আঙ্গুর চার প্লেটে ফ্যাট কিছু হয় না আপনি ভোটার অধিকার প্রশ্ন করেছেন ভোটার কই ভোট দিব কই দিব ভোট আছে নাই যে এখন আর আগের e সব মিথ্যা সব বানোয়াট ওগুলা মিডিয়ার সামনে বলেই ভাই আমরা টিভি কম বেশি দেখি ওই যে নির্বাচন কমিশন বলতেছে সব দলের রেফারি হব আমি ওগুলো সব বয়া নির্বাচন কমিশন কার সরকারের সরকারের আমার ভোট আমি জাতীয় ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যা দিয়ে আমার ভোট হওয়া গেছে গা আমার ভোট দিল কে কীভাবে হইল এটি কীভাবে হইল ভোট তাহলে ন্যাশনাল আইডি কার্ড না কি খালি চাকরির জন্য ন্যাশনাল আইডি কার্ড নাকি রোহিঙ্গাটা আছে ওরা আঙ্গুত্তান ভালো আছে ওদের বিশ্ববাজার থেকে এনে খাওয়াইতেছে টেনশন নাই ঘুরতেছে ফিরতেছে সব ধরনের সুবিধা পাইতেছে আর আমরা ভোটার অধিকারই পাই না বাংলাদেশের নাগরিক e অবশ্যই আছে চুরি সরকার চুরি করলে e আর ইবিএম আর ডাইরেক্ট আছে না চ্যালেঞ্জ করছে যদি কেউ যদি প্রমাণ করতে পারে বাংলাদেশে জয় বাংলা প্রশাসন যতদিন আছে কোনো চ্যালেঞ্জ কাজ হবে না দুই সাল টার্গেট পূরণ করবে তারপরে ঠিক হবে তারপরে সব ঠিক হবে আপনি বিরোধী দল একটা রাষ্ট্র বিরোধী দল থাকতেই পারে থাকবেই রায় আছে বলে দিনের এত সম্মান কদর বিরোধী দল না থাকলে সেই রাষ্ট্রের সরকার পরিচালনা হয় না